ভাইয়া মেমোরি নোট করে হ্যাঁ, হ্যাঁ ভাই করি তো নেন ভাই আমার মেমোরিটা নোট করে দেন তো কি ভাই ওরে ভাই ওই যে ওইটা কোনটা ভাইয়া ভাইয়া বুঝেন না ওইটা ওইটা তুমি খুললা কোন কোনটা আরে ভাই বুঝেন না ওইটা ওইটা আরে বলবেন তো কোনটা নেবেন আরে ভাইয়া ওইটা দেন ভাই ভাই কেন ডাউনলোড করেন জি ভাইয়া হয় এই যে মেমোরি জাহিরে দিবেন আর বাতানি দিবেন ও জাহিরের বাতানি দেখছেন আচ্ছা ভাইয়া দাঁড়ান দিতে ভাই হ্যাঁ পুরো লোড করে দেন উমরে সারি ভাই বসেন আপনি বসেন Oh no! আপনি না না ভাই ভাই আমার সমস্যা আগে দেন আমি না আপনি আগে আসেন না ভাই আপনি আগে লাগেন ভাই ভাই আমি একটু বসি আপনি আপনি বসেন কি দিবেন তো ডিসিশনই ঠিক করতে পারতেছেন না আপনি তো ভাই বুঝতেছেন না ভাই বুঝেও বুঝছেন চাই নেই সারি বলা যায় না মুরব্বী মানুষ না লালনের গান আর বাতিটা লাল বাতি জ্বলে এত কম্পিউটার না হ্যাঁ, কম্পিউটার কম্পিউটার না ভাই হ্যাঁ। না ভাই আগে তো ওলট পাল্ট না ভাই এই সামনে আর কি দেখি এটাই স্যার আমি আপনার দোকানে আপনি কি আবার গান ভরবেন গান আপনি বাড়িতে যায় চেক করবেন দোকানে ভিড় করতে হয় না আপনি বাড়িতে যায় গান চেক করবেন দেন মুরব্বী আগে দেন চাষা দাড়ি প্যাকে তাল তলায় চলে গেছে চাষার এখন মোবাইলে গান শোনার ইয়া জান জান টাকাটা নিয়ে গেলাম না যাতে মাতাল আছেন তাহলে ঠিক নাই পাঁচ টাকার নোট যান আসলে পাঁচ টাকা দিয়ে দেওয়া হয়েছে মানুষ তো সবার তো বলা যায় না বলে ভাই তাড়াতাড়ি আপনি বুঝতে পারতেছেন আমার আঠারো বছর বয়স আচ্ছা। এখন একুশ বছর বয়স আপনি তো বুঝেন ওইটা দেন আরে বলবেন তো কোনটা নেবেন আপনি দুইটা কাস্টমার ধরে গেল আপনার পরে তারপরে খালি আমটা আমটা বলতেছেন কি বড় হন নাই নাকি সবাই তো করতে হবে এটা বলবেন তো কোনটা দিমু ভাইয়া ওইটা দেন মিনা রাজুর কার্টুন দেন এটা দেখছেন কি হ্যাঁ? ভাই দেন বহুত কষ্ট ভাই দেন ভাই দেন দেন ভাই মেমোরিটা দেন ভাই ও নো মিনারা উতা সারা জীবনে মিনারা তুমি না দেন ভাই